আসসালামু আলাইকুম আজ বুধবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার কক্সবাজারে প্রাকৃতিক ইতিহাস জাদুঘর নির্মাণের ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গতকাল জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয় কক্সবাজারে প্রয়োজনীয় পরিমাণ জমি পাওয়া সাপেক্ষে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় বৈঠকে বাংলাদেশ প্রাকৃতিক ইতিহাস জাদুঘর নামে বিশেষায়িত আধুনিক জাদুঘর প্রতিষ্ঠার অগ্র অগ্রগতি নিয়ে আলোচনা করা হয় পরে কমিটি কক্সবাজারে প্রাকৃতিক ইতিহাস জাদুঘর নির্মাণের সুপারিশ করে কমিটির সভাপতি সিমিন হোসেনের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য আসাদুজ্জামান নূর সুবর্ণা মুস্তাফা সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন সৌদি আরবের আশির প্রদেশে বাস দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৩ বাংলাদেশি সহ চব্বিশ জন ওমরা যাত্রী নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে এ ঘটনায় সতেরো বাংলাদেশিকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে মঙ্গলবার সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরবে বাস দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এদিকে সৌদি আরবে বাস দুর্ঘটনায় কক্সবাজারের মোহাম্মদ শেফায়েত ও মোহাম্মদ আসিফ নামের দুজনের প্রাণহানি হয়েছে নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে তারা দুজন সম্পর্কে আপন খালাতো ভাই আসিফ বড় মহেশখালীর পূর্ব ফকিরাঘোনা গ্রামের আহমদুল্লাহ এবং সাফায়েত বড়ডেল এলাকার নুরুল ইসলামের ছেলে উল্লেখ্য গত সোমবার সন্ধ্যায় সৌদি আরবের আশির প্রদেশের আভা এলাকায় একটি যাত্রীবাহী বাস মাহাইল রোডের একটি ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে উখিয়া উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা গতকাল পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে উপজেলা পরিষদ আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসেন সজীব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রঞ্জন বড়ুয়া রাজন উপজেলা প্রকৌশলী রুকনুজ্জামান খান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল মামুন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন সভায় উপজেলার পাঁচটি ইউনিয়নে চলমান কর্মসূচি আয়োজন প্রকল্পের গ্রামীণ অবকাঠামো সংস্কার ও রক্ষণাবেক্ষণ কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা করা হয় এছাড়া উপজেলা রাজস্ব খাতের আওতায় বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে সিদ্ধান্ত গৃহীত হয়েছে রামুতে পবিত্র রমজান উপলক্ষে এতিম শিক্ষার্থীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে গতকাল উপজেলা প্রশাসনের সহায়তায় একটি বেসরকারি উন্নয়ন সংস্থা রামু খিজারি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এসব খাদ্য সামগ্রী বিতরণ করে সংস্থার চেয়ারম্যান প্রসূনকান্তি বড়ুয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফসানা জেসমিন পপি এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সালাউদ্দিন রামু থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এতে সত্তর জন এতিম শিক্ষার্থী এই সহায়তা পায় টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপে অভিযান চালিয়ে সাত লাখ পিস ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড এ সময় কাঠের নৌকা থেকে এসব ইয়াবা সাগরে ভাসিয়ে দিয়ে মিয়ানমারে পালিয়ে যায় পাচারকারীরা গতকাল ভোররাতে সেন্ট মার্টিন উপকূলের দক্ষিণ পূর্ব এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবাগুলো জব্দ করা হয় বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান তথ্যটি নিশ্চিত করেছেন জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা এদিকে কক্সবাজারে ইয়াবা পাচার মামলায় এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে একই সাথে পাঁচ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত তবে নির্দোষ প্রমাণিত হওয়ায় এক আসামিকে খালাস দেওয়া হয়েছে মঙ্গলবার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঙ্খালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ারভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে সকাল নটা এক মিনিটে চলবে বিকেল তিনটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত